মাছু পিছু শহর পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধতম বিখ্যাত অদ্ভুত সব রীতিনীতির ধারক হিসেবে পরিচয় করিয়ে দেয় ইনকা সভ্যতা আর এই ইনকাদের হারিয়ে যাওয়া ঐতিহাসিক শহর হচ্ছে মাছুপিচু শহর যা বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি আজকে আমরা পরিচিত হব ইনকাদের হারিয়ে যাওয়া এই প্রাচীন শহরটি সম্পর্কে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য মাছু পিছু অর্থাৎ পুরনো চূড়া যা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে সময়কার একটি ইনকা শহর প্রথমে আসি এর অবস্থান নিয়ে মাচুপুচু ইনকাদোর রাজধানী কস্কো থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার সাত হাজার সাতশো দশ ফিট উচ্চতায় মাছুপিছু পর্বতের চূড়ায় অবস্থিত এটি দক্ষিণ আমেরিকার একটি অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র এবং পেরুর সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান আর মাছু পিছুর এক পাশ চূড়া থেকে একেবারে হবে ছয়শো মিটার নিচে উরুবাম্বা নদীর স্প্যানীয় রিও উরাবাম্বা পদদেশে গিয়ে মিশেছে এখন প্রশ্ন হচ্ছে এত আগে ইনকাদের আমলে যে সময় চাকা আবিষ্কার হয়নি সেই সময় কি করে পাহাড়ের চূড়ায় পাথরের তৈরি শহর তৈরি করা হয়েছে মাচু বেশিরভাগ স্থাপনায় ইনকা বাস্তুকলার ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতিতে তৈরি স্থাপনাগুলোর দেওয়াল পাথরে নির্মিত এবং জোড়া দেবার জন্য কোনো রকম সিমেন্ট অর্থাৎ পদার্থ বা চুন সুরকির মিশ্রণ এখানে ব্যবহার করা হয়নি অ্যাশলোর ইংরেজি অ্যাশলন নামক এই নির্মাণ কৌশলে ইনকারা খুবই দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড এমন নিখুঁতভাবে কাটা হতো যেন কোনোরকম সংযোগকারী মিশ্রণ ছাড়াই পাথরগুলো খাঁজে খাঁজে শক্ত বাজে একটার উপর একটা বসে যায় ইনকারা পাথরের এই নির্মাণ পদ্ধতিতে পৃথিবীর সেরাদের সেরা ছিল তাদের নির্মিত পাথরের দেওয়ালগুলো জোড়ো এতই নিপুণ যে একটা পাতলা ছুরির ফলাও এগুলোর ভেতর দিয়ে প্রবেশ করানো যায় না পেরু একটি ভূমিকম্প পবন এলাকা এবং সিমেন্ট জাতীয় মিশ্রণের গাঁথনি দিয়ে তৈরি স্থাপনা চাইতে গাঁথনি ছাড়া শুধুমাত্র খাঁজে খাঁজে পাথর বসিয়ে তৈরি স্থাপনা অনেক বেশি ভূমিকম্প প্রতিরোধী তাই ইনকাদের তৈরি মাচুপিচু শহর এখনও টিকে আছে এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে ইনকারা আসলে কেন পাহাড়ের এত উঁচুতে এই শহরটি তৈরি করেছিল ইনকা সভ্যতার স্বর্ণযুগে চোদ্দশো পঞ্চাশ সালের দিকে মাছু পিছু নির্মিত হয় কিন্তু তার একশো বছরেরও কম সময়ে মধ্যে একটি পরিত্যক্ত হয়ে পড়ে সম্ভবত স্প্যানীয় অভিযাত্রীদের আগমনের আগেই এই শহরের অধিকাংশ আদিবাসী গুটি পাথরতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল শুধু মাচুপিচুর সন্ধানকারী হাইরাম বিমান এবং আরও অনেকের মতে এই সুরক্ষিত শহরটি ইনকাদের ঐতিহ্যগত জন্মস্থান অথবা সূর্যকুমারীদের পবিত্র কেন্দ্র ছিল অন্য একটি মতবাদ অনুসারে মাছুপিছু একটি ইনকা আলিয়াক্তা যা এমন একটি উপনিবেশ যা বিজিট অঞ্চল সমূহের অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো আবার কেউ কেউ মনে করেন এটি একটি জেলখানা হিসেবে ভয়ঙ্কর অপরাধীদের রাখার জন্য নির্মিত হয়েছিল অন্যদিকে জন রো ও রিচার্ড বার্গার সহ আরও অনেকের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাছু পিছু কোনো প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয় বরং এটি ইনকা সম্রাট পাচাকৃতিকের একটি অবকাশ যাপন কেন্দ্র ভাগ্যুরাত্মবিধি এই মতবাদ সমর্থন করেছে এছাড়াও আরও একটি মতবাদ রয়েছে এই শহরটিকে ঘিরে মাছু পিচু নির্মিত হয়েছে চোদ্দশো সালের দিকে তবে তা বেশি দিন ভোগ করতে পারেনি ইনকারা একশো বছর পরে স্প্যানিশরা ইনকা সভ্যতাকে আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে ইনকাদের বেশিরভাগ শহর শুধু ধ্বংস করতেই পারেনি মাছু পিচু শহর তার অনুরোধ ভৌগোলিক অবস্থা এতক্ষণ তো অনেক কিছুই বললাম এখন হয়তো মাছু পিচু সম্পর্কে এইসব কিছু শুনে আপনি হয়তো ভাবছেন ইস যদি একটু দেখা যেত মাছু পিছু শহরটা চিন্তার কোনো কারণ নেই পেরুর পর্যটন বিভাগ বিশ্বে প্রথমবারের মতো পুরো মাছু পিছু নগরী তিনশো ষাট তিনশো ষাট ফুল স্ক্রিন ভার্চুয়াল ব্যবস্থা করেছে আপনিও চাইলে ঘরে বসে দেখতে পারবেন মাছু পিছু শহর